মানুষ বলে এই শহরে নাকি টাকা ওরে আহা নোট আমার নোট লাগবে আমার অনেক নোট লাগবে তিরিশটা খুন করছি যে আমি তোরে নিয়ে তিরিশটা করবো হুট করে যদি তুমি মালের দাম বাড়াও আমি ব্যবসা করবো নোটের ইশারায় পুরো দুনিয়া চলে হ্যাঁ, আমি বাড়াইছি আপনিও বাড়ান আমি একদম খেয়ে ফেলবো কাঁচা বয়ে খেয়ে ফেলবো তুই আমার চালান ফেরত দে চালান এই মুহূর্তে এখন এই জায়গার দাঁড়িয়ে তুই আমার চালান বুঝো দিবি রে ল্যাংরার বাচ্চা ল্যাংরা দে মুরব্বী মুরব্বী তোর কি দিয়া বরুম এই তোমার কে কইছে তোমার ছেলের প্লাস্টিকের মুরগি কিনা দিতে এখন এই প্লাস্টিকের মুরগি কেন ডিম পারে না এই নিয়ে আমার মাথা পুরো জ্বালাফালা করে ফেলাইছে আমার কেন মুরগি ডিম পারে না আমার কেন মুরগি ডিম পারে না তা আমি কিভাবে